আসসালামু আলাইকুম welcome to our talk show Bangladesh online school আমরা আজকে একজন স্পেশাল গেস্টকে ইনভাইট করেছি আমাদের স্টুডিওতে বাংলাদেশ অনলাইন স্কুলের স্টুডিওতে last get introduce to a her hello ma'am আসসালামু আলাইকুম how you I fine thank you ভালো লাগছে বাংলাদেশ অনলাইন স্কুলে এসে আমাদের অনেক ভালো লাগছে আপনাকে এখানে পেয়ে তো আমরা আপনার ব্যাপারে আগে একটু জানতে চাই আমরা অবশ্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো কয়েকটি না অনেকগুলো কথা বলবো about the country about the education system what we should do what we should not do how we should prepare our self তো আমরা আগে একটু ম্যামের পরিচয়টা আমরা জেনে নিই ওকে প্লিজ আপনি একটু আমাদের দর্শকদের জন্য আপনার পরিচয়টা দেন প্লিজ আমি ফারহানা ছুইনা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার পড়াশোনা শেষ করেছি বর্তমানে আমি একটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করছি এর পাশাপাশি আমি বাংলাদেশ বেতারেও আছি সেখানে আমি ইংলিশ নিউজ পড়ছি এ আর যদি শখ বলি তাহলে আবৃত্তি করছি এটা আমার শখ অনেক গুণ অনেক গুণ রাইট আচ্ছা আমরা যখন কথা বলছিলাম টক শোতে আসার আগে you also actually teach some people to master Bangla pronunciation also right so she is also a teacher তার মানে তার এডুকেশন সেক্টরে একটা কন্ট্রিবিউশন রয়েছে ওকে ত্রিনা আমরা আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Bangladesh online school as you heard Bangladesh online school হচ্ছে বাংলাদেশের প্রথম অনলাইন স্কুল তো এক্ষেত্রে আমরা বিভিন্ন এডুকেশনিস্ট মিডিয়া পার্সোনাল তার প্যারেন্টস স্টুডেন্টস আমরা সবারই আসলে কিছু মতামত আমরা নেই এবং আমাদের ভিউয়ার্স আমাদের প্যারেন্টসদের উদ্দেশ্যে এগুলো শেয়ার তো আপনার মতে এই যে প্যান্ডেমিকের মধ্যে আমাদের প্রথমে যে কি ভয়ানক অবস্থা ছিল বাচ্চাদের এবং পুলিশ ধরে পিটাতো হ্যাঁ বাইরে বের হওয়া যাবে না এটা সেটা অ্যাকচুয়ালি অনেকে আমরা ভুল বুঝেছিলাম যে হোয়াট ইজ গোয়িং অন আসলে আমাদের তো বাঁচার জন্য এটা আমাদেরকে করতে হয়েছিল এখনও দেখা যায় যে আমরা অনেক সময় সরকারকে প্রেশার ক্রিয়েট করি যে এখনই সব ওপেন করে দেওয়া হোক কিন্তু হুল টেক দ্য রেস্ক আল্লাহ না করুক যে মহামারী আকারে অনেক কিছু ছড়িয়ে পড়ল তো এই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কেমন যে সব স্কুল বন্ধ অফিস বন্ধ ব্যবসা বন্ধ দোকান বন্ধ এখন এরকম যদি আমরা তো জানি না যে আনন আচ্ছা, ফিউচার প্রথমে আপনার অভিজ্ঞতা কেমন প্রথমে যে বিষয়টি মানে আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে একটা সময় যারা স্টুডেন্ট ছিল তাদের জোর করে বাসায় যেতে বলা হচ্ছে ওটা ছিল লকডাউনের যে সময়টা লকডাউনের সময়টা আসলে ওই সময়ে মাত্র এই করোনা নামক বিষয়টার সাথে আমরা মাত্র পরিচিত হচ্ছি তো সেই জায়গা থেকে আসলে একটা ডিস্টেন্স সরকারকে জোর করেই করতে হচ্ছে আর স্টিল নাও আমরা এখন পর্যন্ত ভ্যাকসিনের ভ্যাকসিন আসছে নিচ্ছে অনেকে তো আমাদের আসলে ওই টাইম পিরিয়ডটা দিতে হবে গভর্নমেন্টকেও সহযোগিতা করার জন্য যে যতদিন পর্যন্ত আসলে আমাদের ওই ভ্যাকসিনেশন পর্যায়টা শেষ না হয়ে যায় কারণ ইচ অ্যান্ড এভরি ওয়ান যতদিনে ভ্যাকসিনেটেড না হচ্ছে ততদিন কিন্তু বলা যাচ্ছে না যে আসলে আমাদের এখান থেকে কোনো রিস্ক নেই সেটা তো সেই জায়গা থেকেও যদি চিন্তা করি অলরেডি আমরা এক বছর পার করে ফেলছি আর এখন আরেকটা বছর শুরু হয়েছে হ্যাঁ, তো কতদিনে আসলে আমরা সবাই ভ্যাকসিনেটেড হব এবং কতদিনে করোনা একেবারে নাই হয়ে যাবে আমরা এখনও বলতে পারি না যে এটা কি আরও এক বছর লাগবে নাকি আরও কয়েক বছর লাগবে তো আলটিমেটলি ডাব্লিউএইচও বা বিভিন্ন জায়গা থেকে বলে হয়তো এটা কম বেশি থেকেই যাবে হয়তো সীমিত আকারে সেই জায়গা থেকে অনলাইনে সব কিছু শুরু হচ্ছে এবং নিঃসন্দেহে বাংলাদেশ অনলাইন স্কুলিং যেটি বাংলাদেশে প্রথম সেটি কথা যদি বলি তাহলে আমার মনে হয় এটা খুব ভালো একটা উদ্যোগ যারা বাচ্চা কাচ্চারা বাইরে খেলতে পারছে না স্কুলে যেতে পারছে না স্কুল তো শুধুমাত্র তাদের পড়াশোনার জায়গা না সেটা একটা কমিউনিটি বিল্ড আপ করার কথা তারপর সেখানে তাদের এন্টারটেনমেন্ট ওয়ান সোর্স অফ এন্টারটেনমেন্টও যেটা ক্লাসরুমে একটা বন্ডিং তৈরি হয় ছাত্র শিক্ষকের মধ্যে তো সেই জায়গা থেকে আমার মনে হয় এখন ক্লাসরুমে অনেক ক্ষেত্রে কিন্তু টিচারও সব স্টুডেন্টকে নোটিস করতে পারে না কারণ হয়তো বিশাল একটা ক্লাসরুম কিছু স্টুডেন্ট পেছনে থাকে কিন্তু অনলাইনে যখন থাকে তখন কিন্তু মানে একেবারে পার্সন টু পার্সন প্রত্যেকের উপর একটা নক করা সম্ভব তো আমি বলবো it's one one of the good side one of the good side যে অনলাইনে uh, এই বিভিন্ন অনেকেই তো কালচারাল uh, অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে আমরা প্রতিদিনই দেখছি হ্যাঁ। নাচ গান কবিতা আবৃত্তি সব কিছু হচ্ছে সেটা গেল আমার এন্টারটেনমেন্টের পার্ট বাট হোয়াট অ্যাবাউট আমার এডুকেশন তো এডুকেশনের কথা যদি বলি সেই জায়গায় কিন্তু আমরা অলরেডি পিছিয়ে গেছি একটা সময় আমরা শুনতাম সেশন জটের কথা তখন সেটা হয়তো বিভিন্ন কারণে ছিল কিন্তু এখন পুরো বিশ্ব যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আসলে আমরা কিন্তু সেশন জটে পড়ে যাচ্ছি এটা আমরা কতদিনে কভার আপ করতে পারবো আমরা কেউ বলতে পারি না একদম একটা প্রেসিং ইস্যু যে আমরা জানি বিসিএসে যদি লাস্ট আমাদের যে এজ লিমিট যেটা সেটা হচ্ছে থার্টি তো অনেক ছেলে মেয়ে কিন্তু ছোটো ভাই বোন যারা আমাদের ওরা পাশ করে আসলে বিসিএস মিস করবে though BCS is not the only aim of life but still যে গভর্নমেন্ট জবের যে থার্টি একটা এরকম এইজ বার রয়েছে তো আসলে একটা প্রবাদ রয়েছে যে what can be cured must be endured যা প্রতিকার করা যায় না সহ্য করতে হয় এখন আমার একটা প্রশ্ন ছিল আপনি অনেক সুন্দর কতগুলো পয়েন্ট তুলে ধরেছেন যে অনলাইন স্কুলিংয়ে আমাদের পার্সন টু পার্সন নক করা সম্ভব এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে এই অনলাইন যে ট্রেনিং এটা আমি আসলে প্রাইম মিনিস্টার্স অফিস এবং এ টু এর মাধ্যমে প্রথম শিক্ষকদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে শুরু করি এরপরে সারা বাংলাদেশে শিক্ষক ট্রেনিং প্রশিক্ষণ এগুলো অনলাইনে শুরু হয় তো করতে গিয়ে দেখেছি অনলাইন টিচিং সিস্টেমটা ট্রেডিশনাল টিচিং সিস্টেম থেকে অনেক অনেক ফাস্ট আমি যদি একটা উদাহরণ ধরি যে এখন অডিও ভিজুয়াল যে আমাদের কন্টেন্ট রয়েছে অডিও ভিজুয়ালকে আমি একটা অডিও প্লে করতে চাই আমি যদি একটা ফিজিক্যাল ক্লাসরুমের কথা বলি তাহলে আমার একটা একটা ফিজিক্যাল ক্লাসরুমের আমার প্রথমে কম্পিউটার অন করতে হবে তারপরে ওই প্লেয়ারটা বাজাতে হবে তারপর একটা ওইটা কখনো পজ দিতে হবে অনেক মানে ঝামেলা করে তারপরে কিন্তু করতে হয় আবার ওদিকে পেছন থেকে সার পেছন থেকে শুনতে পাচ্ছি না হ্যাঁ এটা অনেক সময় হয় কিন্তু শুধু নট অনলি দিস আমি আপনার সাথে একটু যোগ করি সেটা হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে অনলাইন স্কুলিংয়ের সাথে ট্র্যাডিশনাল যেটা আমার কিন্তু মানে এখন কনসেপ্ট যেহেতু চেঞ্জ হয়ে গেছে চিন্তা করতে হয় যে আমি একটা জায়গায় যাব বা বাবা মা চিন্তা করে যে আমার মেয়েকে দিচ্ছি তাকে আনা নেওয়ার একটা ব্যাপার আছে তার সিকিউরিটি সেফটির একটা ব্যাপার আছে তো সেখানে আমার বিশেষ করে বাংলাদেশ ঢাকা শহর ট্রাফিক সব কিছু চিন্তা করে সেই জায়গাটা আমার যাওয়ার জন্য কমপক্ষে এক থেকে আধ ঘন্টা এবং যাওয়া আসা সব মিলে আমার এক দু ঘন্টা এমনিতেই চলে যাবে ওটা ধরে রাখতে হয় তারপরে থাকুক আমার এডুকেশনের যে সময়টুকু এরপরে বাকি কাজ তো সেই জায়গা থেকেও কিন্তু এটা শুধু নট অনলি আমার এনার্জি টাইম মানি সব কিছুই কিন্তু এখন সেভ করা যাচ্ছে যারা বাসায় আছে তারা কিন্তু চাইলেই হয়তো শুধু নট অনলি যে আমার শিক্ষার্থী যারা হচ্ছে আর্লি এডুকেশনের সাথে অনেকে আছে বিভিন্ন কোর্স করতে চাচ্ছে অনলাইনে সেগুলো কিন্তু করা সম্ভব যে আমি একটা কাজ করছি বাসায় আমার যেতে হচ্ছে না আমার ওই সময়টা দু ঘন্টা আমার সেভ হয়ে যাচ্ছে তাহলে আমি অনলাইনে বসে ওটা শিখে নিচ্ছি মায়েদের কন্ট্রিবিউশন অনেক বাড়বে মায়েদের কন্ট্রিবিউশন বাড়বে এই যে যেটা আমি ট্রেনে ম্যাম বললেন যে traffic is a huge concern in in the cities and towns তারপর সেফটি সিকিউরিটি ট্রাফিক জ্যাম তো রয়েছে তারপর অ্যাক্সিডেন্টস অনেক ঘটনা ঘটছে বাট ইন অনলাইন স্কুল এটা অনেক দিক থেকে কিন্তু সেফার ভেরি ভেরি সেফার তো যেখানে বলছিলাম যে অডিও ভিডিও দিয়ে পড়ানো যেটা সবচেয়ে বেশি আসলে কাজ করে যে আমি জুমে ক্লাস নিচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট ইকুয়ালি অডিওটা শুনতে পাচ্ছে আর একটা ধরেন দেড়শো স্টুডেন্টের একটা ক্লাস পিছনে শুনবেই না অনেক ধরনের ঝামেলা থাকে আপনার অ্যাটেনশন দেওয়ার অ্যাটেনশন দেওয়ার ব্যাপারটা থাকে তো অনলাইন স্কুলে কিন্তু অনেক সুন্দর এখন এখন তৃণা একটা প্রশ্ন যে আমরা জানি যে একটা ব্যাড এক্সপিরিয়েন্স করতে পারি যে প্রথমে আল্লাহ এটা তো গুনার কাজ ভিডিওতে ক্লাস করব পরে দেখা গেছে যে আস্তে আস্তে সবাই বুঝতে পেরেছে এটা আসলে গুনার কাজ না বরং এটা দেশের জন্য দরকার রয়েছে হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে যদি আসলে আমরা বলি যে যারা অত কনজারভেটিভ মাইন্ড তাদের তো স্কুলে যেতে হচ্ছে সেখানে আমাদের অনলাইনেও তো সিস্টেম আছে যে আমি হয়তো টিচারকে দেখতে পাচ্ছি আমি হয়তো চাচ্ছি না যে আমি ক্যামেরা অফ রাখলাম আমার ইনফরমেশন যেটা সেটা আমি পেয়ে গেছি বা সেইটুকু আমার আমি আপ টু ডেট থাকছি আমার ক্লাসগুলো করাতে পারছি আর এখন তো আমাদের গভর্নমেন্টের কথা যদি বলি সব ক্ষেত্রেই বলা হয়েছে যে ডিজিটালাইজেশন তো এভরিথিং যখন ডিজিটাল হয়ে যাচ্ছে তাহলে ওয়াই নট এডুকেশন এটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট একটা ন্যাশনের জন্য রাইট এটা আসলে না হওয়ার কোনো আসলে কোনো অপশন নেই বিকজ আপনি জানেন যে আগে আমরা কাগজে সিভি সাবমিট করতাম এখন ভিডিও প্রোফাইল সাবমিট করতে হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ার যে আমার কানেকশান আমি কী পোস্ট দিচ্ছি এগুলো দেখে তারপর একটা বড় জায়গায় চাকরিতে আমাকে এন্ট্রি দিচ্ছে একদম তো এখানে পেপারলেস ওয়ার্ল্ডে ওই পেপার বেস থিঙ্কিং আসলে কোনো সুযোগ নেই সত্যিকার একটা সুযোগ নেই এটা আমরা বুঝি আজকে বুঝি আর কালকে বুঝি in five years whole world experience করবে online education is the second best alternative এটা হবে ইনএভিটেবল তো ট্রেন আপনাকে যদি আমি আরেকটু কথা বলি যে অনেক বাবা মা আপনি আপনার একটা বক্তব্য শুনেছি সেখানে আপনি বলেছিলেন যে অনেক বাবা মা ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বের হয়েছে কিন্তু তার বাচ্চা লালন পালন করার ক্ষেত্রে ট্রেডিশনাল থিঙ্কিং নিয়ে বসে আছে লাইক এই মোবাইল ধরবি না mobile can be a source of earning mobile can be a source of training আমার বাচ্চাকে কাউন্সেলিং করতে হবে আমার মেয়ে আছে আমি আমি এতটা আমার মেয়েদের বিলিভ করি যে আসলে প্রত্যেকটা ক্ষেত্র সেটা আমি মোবাইল বলি টেলিভিশন বলি অথবা হচ্ছে আমি ইন্টারনেট বলি সব কিছুরই দুইটা সাইড থাকে একটা হচ্ছে গুড সাইড একটা হচ্ছে ব্যাড সাইড এখন ইটস ডিপেন্ড অন ইউ যে আপনি আসলে ওইটাকে কিভাবে ব্যবহার করবেন এখন সে যদি বা এটাই মনে করে যে বাচ্চা এখান থেকে শুধুমাত্র মোবাইলে হয়তো ব্রাউজিংই করবে তো সেটা ওয়াই আপনি ওই জায়গাটাতে আমাদের বাবা মাদেরও হচ্ছে এডুকেটেড থাকতে হবে যে এটাকে কিভাবে আমি ভালোভাবে বা গুড সোর্স অফ জায়গায় ইউজ করতে পারি যাতে করে এখান থেকে আমার বাচ্চা কিছু শিখে কারণ আমি তো এমনও দেখেছি যে আজকাল ডিজিটাল বাচ্চা বলা হয় এমন অনেক প্রোমো বের হচ্ছে যে বাচ্চা মায়ের মানে ডেলিভারি হওয়ার পরেই হয়তো দেখা যাচ্ছে মানে জাস্ট প্রোমো আকারে সে হ্যাঁ, নিজেই স্ট্যাটাস দিয়ে দিচ্ছে যে আমি হ্যাঁ। পৃথিবীতে চলে এসেছি সে ওইখানেই সব কিছু করছে তো এটা হয়তো ওইভাবে সম্ভব হবে না কিন্তু সেখান থেকে যে সব কাজ করা যায় বা সে ওখান থেকেও কিন্তু ছোট ছোট সাইটে আছে যেখানে হচ্ছে বিভিন্ন এডুকেশনাল বিভিন্ন মেসেজ থাকে বাচ্চারা ওটা খেলার ছলে দেখছে দেখে ওখান থেকে এবিসিডি শিখছে ভালো শিখছে ভালো শিখছে কালার চিনছে আপনাকে যদি আমি ইংলিশ উচ্চারণের ব্যাপারে একটা জিনিস বলি আপনার কাছে কী মনে হয় আমরা যখন ইউনিভার্সিটি করতাম you are from the same university bye bye তো আমরা আমাদের যখন ছোটোবেলা ছিল তখন আমাদের ওই যে প্রজন্মটার ইংলিশ উচ্চারণ ছিল আর এখনকে এখনকার যে ইউটিউব প্রজন্মের do you find any difference যে আমাদের সেই ছোটোবেলা আর এখনকার বাচ্চাদের যে কমিউনিকেশন স্কিল তার বলার ধরন উচ্চারণের স্ট্যান্ডার্ড এটা কি আপনার কাছে অনেক স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না এই জায়গায় আসলে যদিও একটু আমি এখনকার যারা স্টুডেন্ট আছে বা যারা এখনকার জেনারেশন আমি বলবো না যে তারা ইংরেজি ভালো বোঝে না বা বলতে পারে না কিন্তু এখানে একটা কথা থেকে যায় যে তখন একটা সময় ছিল আমরা সবাই বইটাই ফলো করতাম গ্রামার ফলো করতাম এখন তারা বলছে তারা বলতে পারে কিন্তু কতজন আসলে শুদ্ধভাবে বলে এবং কতজন আসলে ইংলিশ মুভি এবং সং দ্বারা এবং ইউকে এবং ইউএসএ এই দুটার মিক্স আপ করে ফেলছে তো এই শুদ্ধ বলাটাও জরুরি আমিও বাংলা হ্যাঁ, হ্যাঁ, বলছি নট অনলি ইংলিশ আপনিও বাংলা বলছেন সেই কিন্তু সেই বাংলাটা মাতৃভাষা হিসেবে আমরা কতটুকু শুদ্ধ বলছি ঠিক একইভাবে ইংলিশেরও মধ্যে কিন্তু একটা শুদ্ধের বা একটা স্ট্যান্ডার্ডাইজেশনের জায়গা থাকে আমি যদি ইউকে ইংলিশ বলি তাহলে আমি ইউকে বলি যদি ইউএসএ বলি তাহলে আমি ইউএসএ বলি আমি যদি সাধু চলিত মিশিয়ে ফেলি তাহলে তো সেটা গুরু চন্ডালি হয়ে গেল ইংলিশও হ্যাঁ, হ্যাঁ। তো তাই তো সেক্ষেত্রে আমি বলছি যে এখনকার জেনারেশন কথায় কথায় ইংলিশ বলতে পারে কিন্তু সেটা আসলে শুদ্ধ কতটুকু গ্রামাটিক্যালি তা দেখা যাবে আমি বাংলাদেশ বেতার ইংলিশ নিউজ পড়ছি তো সেখানেও দেখা যাচ্ছে যে আমাদের যখন অডিশন ফেস করছে অনেকে বলে জানেন অনেকে আসে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে আসছে তার সাথে আপনি কনভারসেশনে পারবেন অনেক ভালো সে প্রমচু খুব সুন্দর করে কথা বলছে কিন্তু যখন আমি একটা স্ক্রিপ্ট ধরিয়ে দিচ্ছি তাকে আপনি এটা পড়েন তখন ওর ইংলিশটা আচ্ছা। আমার কাছে শুদ্ধ মনে হয় না তাহলে প্রবলেমটা কোথায় আপনি বলেন সেটা অনেক সুন্দর একটা প্রশ্ন আমি উচ্চারণ নিয়ে যেহেতু কাজ করছি ইংরেজি উচ্চারণ নিয়ে এটা বলেই তো আমার ফিফটিনটা ইয়ার্স আমি এটা নিয়ে কাজ করে জাতিকে বলতে বলতে দেখেন একজন সংবাদ উপস্থাপিকা তার তার কথাও একটা ফুটে উঠছে যে শুধুমাত্র ইংলিশ বললেই তো আসলে হবে না same for Bangla as well আমাকে শুদ্ধ ইংলিশ বলতে হবে তাহলে ওই ইংলিশটা আসলে সেল হবে আমার আমার ইংলিশটা আসলে বিভিন্ন জায়গায় নেবে মিডিয়াতে নেবে রেডিওতে নেবে টেলিভিশনে নেবে হ্যাঁ আমরা তাকে আজকে কেন কল করলাম আরও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্টরা ছিল হ্যাঁ তো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে আর কয়েকটা স্পেশাল গুণ অর্জন করেছে এই ক্ষেত্রে তিনি আপনার একটু বাবা মাকে কিছু পরামর্শ দিতে হবে বাবা মাকে দেখি ভাবি আপনার বাচ্চা কয়টা প্রাইভেট পড়ে আমার বাচ্চা তো ছয়টা আপনারটা আমারটা তো চোদ্দোটা পড়ে মানে পড়াইতে পড়াইতে এমন একটা অবস্থা নিয়ে গেছে যে বাচ্চা নিজে পড়বে এর আর টাইম আসলে নেই এবং বাবা মায়ের মধ্যে এই plus B plus golden A plus silver A plus কাঠের এ প্লাস এইগুলোর মধ্যেই তাদের চিন্তাভাবনা হচট খাচ্ছে এবং বাবা মা এখান থেকে আর বের হতে পারছে না ছেলে মেয়েদেরও একটু আলাদা একটু চিন্তা করবে এই যে আপনি যেটা বললেন যে মুভি দেখে যে ইংলিশ শেখা যায় যদি একটা বাচ্চা মুভি দেখতে বসে আয় পড়তে বসো মানে তাকে থামিয়ে দেবে একটা ডকুমেন্টারি দেখবে ডকুমেন্টারিকে মনে হবে মায়ের কাছে বাবার কাছে এটা তো সিলেবাসের মধ্যে নেই তাহলে এই বাচ্চা এই শতাব্দীর যোগ্য করে কীভাবে তৈরি হবে এই ক্ষেত্রে বাবা মা কীভাবে চোখ আসলে খুলতে হবে আসলে অবশ্যই বাবা মাও খুব রিজিড হওয়া ঠিক না কারণ আমরা যে সময় বড় হচ্ছি তখন যে বাবা মার রেস্ট্রিকশন ছিল না সেটা না তখন ঠিকমতো বাসায় ফিরতে হবে টাইম মেনটেন করতে হবে খেলার একটা টাইম নির্ধারিত হয়তো পড়াশোনার একটা টাইম নির্ধারিত ছিল কিন্তু এখনকার ছেলেমেয়েরা হয়তো কতগুলো প্রাইভেট পড়ে আসছে হ্যাঁ ও প্রাইভেট টিচারের কাছে যেটা আপনি বললেন যে হ্যাঁ নাম্বার অফ মানে টিচার অ্যাটেন্ড করে আসছে তার মানে তার পড়া হয়ে গেছে হ্যাঁ এখন সে হয়তো আচ্ছা তার ওই রকম স্ট্রাকচার আমার মনে হয় না যে আমরা যেমন হচ্ছে কি বিকেল হয়ে গেছে তার মানে হচ্ছে আমার খেলার টাইম এবং সন্ধ্যা হয়ে গেছে তার মানে হচ্ছে আমার এখন আজান পড়ে গেছে বাসে গিয়ে পড়তে বসতে হবে আমার মনে হয় না যে এখন ওই ট্রেনটা আছে এখন হচ্ছে হ্যাঁ প্রাইভেট পড়ছি সেটা যে কোনো সময় হোক না কেন আমি এতগুলো স্যারকে অ্যাটেন্ড করেছি তো আমার পড়া শেষ এখন আমি রাত জেগে হয়তো উত্থাপন করেছেন আসলে ওই যে যেটা বললেন যে এটা কিন্তু হোম স্কুলে যেটা আমাদের বাংলাদেশ অনলাইন স্কুল করছে এটি কিন্তু এখানে সম্ভব আমরা একটা রুটিন করে দিচ্ছি একদম সকালে কখন স্কুলটা হবে তারপর রাতে কখন সে পড়তে বসবে আমাদের ইভিনিং একটি স্কুল রয়েছে যে সন্ধ্যার পর পড়তে বসতে হবে যেটা আপনি বলেছেন আমরা আসলেই পড়তে বসতাম তো আমরা বাংলাদেশ অনলাইন স্কুলের আরেকটা শাখা হচ্ছে বস ইভিনিং স্কুল যেখানে আমাদের বাচ্চারা সন্ধ্যায় বাবা মা আবার ঠিক কোচিংয়ে পাঠাও টিচারের কাছে যাও একটা প্রাইভেট টিউটর রাখো এত হ্যাসেল নেওয়ার টাফ এই জন্য আমার ইভিনিং স্কুল সেকশনটা আমাদের রয়েছে এই তার মানে রেগুলার স্কুল বাংলাদেশ অনলাইনের এবং ইভিনিং স্কুল পাশাপাশি আবার ওয়েব বেসড লার্নিংটাও থাকছে তো আসলে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আপনার আগের যে প্রশ্নটি ছিল যে আমি নাম্বার অফ টিচারের কাছে কতগুলো যাচ্ছি কতগুলো এ প্লাস পাচ্ছি তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে সে কতটুকু গ্রহণ করছে তার ভেতরে সে যেটুকু হচ্ছে সে হ্যাঁ নিচ থেকে পাচ্ছে কিনা সে যেটা নিচ্ছে সেটা কি সে শুধুই হচ্ছে পরীক্ষার খাতায় লিখে দিলাম তারপরে ভুলে গেলাম সেটা নাকি হচ্ছে আমি সেটা আসলেই ভেতরে রেখে দিচ্ছি যে কারণে কিন্তু রিসার্চ ওয়ার্কগুলি আমাদের দেশে ওইভাবে হয় না আবার আচ্ছা। আমাদের দেশেরই ভালো ভালো ছেলেমেয়েরা যারা হয়তো আপনার যারা হয়তো আপনার ব্যাচমেট অথবা আমার ব্যাচমেট তারা কিন্তু অনেক ভালো করছে কিন্তু রিসেন্ট জেনারেশন থেকে কয়জন আসলে রিসার্চ ওয়ার্কে যাচ্ছে দেশের বাইরে কিন্তু ওখানে কিন্তু আপনি জানেন যে বিশাল একটা ফান্ডিং আছে দেশের বাইরে ওরা বসে থাকে যে কারা আসবে কিন্তু আমাদের কিন্তু সেই রকম ক্যালিবার এখনই হচ্ছে না তো আগে তো বাবা মারা হয়তো বাধার মধ্যেই রাখতো কিন্তু সেটার একটা লিমিট ছিল এখন অবশ্যই বাবা মারা সেই গাইডেন্সের মধ্যেই থাকবে তার বাইরে কখনো না কিন্তু সেটাও জানে খুব বেশি না হয়ে যায় যাতে স্টুডেন্ট মানে খুব টাইট ফিল করে আবার এমনও যাতে না হয় যেটা খুব ছাড়া হয়ে যায় যে হয়তো এসে বলছে মা তুমি আমাকে দশটা টিচারের কাছে পাঠিয়েছো আমি সবার কাছে প্রেজেন্ট দিয়ে এসেছি কিন্তু আমি আসলে কতটুকু গ্রহণ করেছি আচ্ছা, জিজ্ঞেস করি আপনার আরেকটা ইস্যু আমি বলবো যে অনেক বাবা মা এরকম চিন্তা করতে পারেন যে অনলাইন স্কুল কিভাবে পড়াবে এটা সেটা আপনি কি আপু এটা একটু আপনি চিন্তা করে বলেন যে এখনকার জেনারেশন দুটা তিনটার আগে রাতে কিন্তু এসার আগে আগে ঘুমায় তার মানে এরা পুরা রুটিন উল্টে ফেলেছে সকালে ঘুম থেকে early to bed and early to rise এটা চেঞ্জ করে এখন হুম মানে late to bed and late to rise মানে পুরো জাতি এভাবে হয়ে গেছে ইয়াং জেনারেশন তার মানে ওরা কিন্তু ওই ডিভাইস নিয়েই থাকছে বরং আমরা বাংলাদেশ সংগ্রাম স্কুলে কিন্তু এটা কন্ট্রোল করছি এই তিন চার ঘন্টা স্ক্রিনে থাকার পর টোটালি তাকে কিন্তু আমরা রুটিন করে দিচ্ছি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফ্যামিলি টাইম বরং আমরা একটা রেজিমেন্টেড একটা প্রতিষ্ঠান এখানে কিন্তু গড়ে তুলেছি সুন্দর সুন্দর কথা আপনি বলেছেন তো এক্ষেত্রে আপনি যেহেতু একজন কনসার্ন ভেরি কনসিয়াস ওমেন তো মাদের উদ্দেশ্যে কিছু বলেন যে অনেক সময় মাথাকে বোঝানো যায় না যে এই যুগের শিক্ষা ব্যবস্থা শুধু কলমে কাগজেই নয় এখন digital education is a must তো তাদের কিভাবে চিন্তা একটু করবে এখন যুগের সাথে ডাল মিলিয়ে তো চলতেই হবে কারণ এখানে একটা খুব পরিচিত অ্যাডের কথা বলি যে একটা সময় আমরা সূর্য দেখে সময় গণনা করতাম এখনও কি তাই করি আমার ঘড়ি আসছে আমি এখন ঘড়ি দেখি তো খুব স্বাভাবিকভাবেই আমরা যখন কম্পিউটার আসলো নতুন জেনারেশনের কাছে তখন অনেকেই কম্পিউটার ব্যাপারটা আমরা বাইরে গিয়ে ট্রেনিং নিয়ে শিখেছি আর এখন তো অনেক কিছু চলে আসছে কিছু শেখানো দরকার হয় না বাচ্চারা শিখে ফেলে তো এই ক্রান্তি লগ্নে সে করোনা আমাদের ওটা শিখিয়েছে এবং আসলে পুরো সামগ্রিক ব্যাপারটাই কিন্তু বদলে গেছে এবং এটা কন্টিনিউ থাকবে সো এই অনলাইন সিস্টেমটাই হয়তো একটা সময় থাকবে আর কিছুই থাকবে না তো এখন কে এই কম্পিটিশনে তখন এগিয়ে থাকবে সেই নিশ্চয়ই চ্যাম্পিয়ন হবে বেনিফিট ইয়া এবং আমরা অনেক শুনেছি ওটা আপনিও শুনেছেন যে টিচাররা জব হারিয়েছে অনেক হাজার হাজার শিক্ষক স্কুল বিক্রি করে দিয়েছে কিন্ডারগার্টেনগুলোর অস্তিত্বই নেই বলতে আমরা বেগিং এর মতো আমরা কতগুলো নিউজ পেয়েছি শিক্ষকরা তো হাত পাততে পারে না আসলে তো এই ক্ষেত্রে আমি বলবো শিক্ষকদের উদ্দেশ্যে আমার আমি একজন শিক্ষক আপনাদের একটু মডার্ন মেন্টালিটি গ্রো করতে হবে আপনাকে আপডেট করতে হবে আপনি আপডেট না হলে সিটকে পড়বেন এতে কোনো ভুল নেই এখনকার যে প্রজন্ম তাকে পড়ানোর যোগ্যতা অর্জন করতে হবে তো বাংলাদেশ সরকারও সেটা চাচ্ছে আমরা এই টু আই প্রাইম অফিসের মাধ্যমে অনেকগুলো ভূমিকা এখানে রাখছি টেসল বাংলাদেশ থেকেও তো বাংলাদেশ অনলাইন স্কুলে আপনাদেরকে স্বাগতম আপনারা এমন একটা প্ল্যাটফর্মে অংশ নিন যাতে আমরা নেক্সট জেনারেশন তৈরি করবো এখান থেকে নেক্সট জেনারেশন লিডার তৈরি করব আর তৃণাপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে টাইম দেওয়ার জন্য এবং এই যে প্রথম আমরা স্কুলটি করলাম আপনি অবশ্যই দোয়া করবেন যাতে এটি একটি উদাহরণ হয় শিক্ষা উদ্যোক্তাদের জন্য শত শত শিক্ষা উদ্যোক্তা এগিয়ে আসেন যে এরকম অনলাইন স্কুল প্রতিষ্ঠা হোক প্রতিটা জেলায় জেলায় থানায় থানায় তাহলে আল্লাহ না করুক কোনো সময় যদি এরকম প্যান্ডেমিকের মতো সিভিয়ার সিচুয়েশন আমরা ফেস করি then will have alternative education system যখন আর্লি ম্যারেজটা অত হবে না যেখানে ড্রপ আউট কমে যাবে শিক্ষকদের চাকরি হারাতে হবে না দেশের জন্য আসলে এটা একটা অল্টারনেটিভ গার্ডিয়ান হিসেবে কাজ করবে একদম অনলাইন অনলাইন স্কুলের জন্য অবশ্যই শুভকামনা থাকলো যেহেতু এই যে একটা উদ্যোগ আপনি এই রকম একটা সময় আপনারা চিন্তা করছেন শুরু করেছেন এবং একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে আরও যারা এগিয়ে আস এই জায়গাটায় থাকতে চায় শিক্ষা উদ্যোক্তা যারা আছে তাদেরকেও আপনারা ইন্সপায়ার করছেন এবং তাদেরকেও আপনারা বলছেন যে আমরা সহযোগিতা করবো নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ এবং এটা কিন্তু আসলে অনেক কিছুর সলিউশন একসাথে আমাদের শুধু শিক্ষা ব্যবস্থার এই ক্রান্তি লগ্নে এসে এই পরিস্থিতি না স্টুডেন্ট তারপর হচ্ছে আমাদের ইন ফিউচার কি হবে এখন থেকে আপনি যা দেখতে পাচ্ছেন একশো বছর পরে গিয়ে কি হবে সেটা কিন্তু অনেকেই দেখতে পাচ্ছে না তো আমি বলবো সেই জায়গা থেকে বাংলাদেশ অনলাইন স্কুলের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু এই সময়ের জন্য না এটা হচ্ছে এখন থেকেও একশো বছর পরে গিয়ে কি হবে তো নিঃসন্দেহে এটা খুব ভালো একটা উদ্যোগ এবং অবশ্যই প্রত্যেকটা শিক্ষক যারা এই সিস্টেমের সাথে পরিচিত না পিতামাতা যারা এই সিস্টেমের সাথে পরিচিত না তাদের সবাইকেই এইটার সাথে থাকা উচিত এবং এগিয়ে আসা উচিত কারণ নাহলে ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে যে আমি আমার থেকে আমার যে সন্তান আছে সে কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে ডিজিটালি কিন্তু তাকে আমি আটকে রাখছি কেন বিকজ অফ আমি জানি না আমি জানি না যেটার কতটুকু গুড ইউজ হতে পারে আমি যখন জানবো যে গুড ইউজ এবং ব্যাড ইউজ দুইটা তখন আমি তাকে আটকাতে পারবো যে তুমি এটা না করে এটা করো তো এখন যেহেতু আমি ধরে নিয়েছি যে এটা একটা নেগেটিভ ব্যাপার সেই কারণে কিন্তু আমি আটকে দিচ্ছি যে মোবাইল মানেই খারাপ টেলিভিশন মানেই খারাপ অনলাইন মানেই খারাপ কিন্তু আমাকেও লার্ন হতে হবে যে এটা আসলে কতটুকু পজিটিভলি ইউজ করা যায় সেটা পিতামাতাকেও শিখতে হবে যারা শিক্ষক যারা জানেন না তাদেরও জানতে হবে ভালো খারাপ দুটো মন্দ দিক জানলেই না আমরা পারবো যে আসলে ভালো দিকটাতে আমি ন্যাভিগেশন সেট করতে চাই না এইটাতে আমার স্টুডেন্টদের বা আমার ছেলেমেয়েকে এই দিকে নিয়ে যেতে হবে নিঃসন্দেহে অবশ্যই এটা ভালো উদ্যোগ এবং অনেক অনেক শুভ কামনা থাকলো বাংলাদেশ অনলাইন স্কুল আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং বাংলাদেশ সরকারেরও এখানে অনেক আরও বেশি ভূমিকা আমরা দেখতে চাই যে শিক্ষা উদ্যোক্তাদেরকে হেল্প করা যারা অনলাইন সিস্টেমটাকে ডেভেলপ করতে চায় তাহলেই আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আমাদের ডিজিটাল বাংলাদেশ রেখে যেতে পারবো এই কামনা করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সামনে কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে Till then, Allah Hafiz.